হ্যালো আসসালামু আলাইকুম আমি আদনান শিমুল আজকে টপিক হচ্ছে কথা বলবো ওয়েবসাইটের একটা পার্ট এসি সার্চ আনমিউট করেন ওকে আসসালামু আলাইকুম সবাইকে নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি আদনান শিমুল কথা বলবো আজকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা পার্ট থেকে আলোচনা করবো একটা পার্ট নিয়ে যে পার্ট নিয়ে হচ্ছে মার্কেট প্লেস আপনারা কাজ করতে পারবেন এবং হচ্ছে এই শুধু যে পার্ট আজকে দেখাবো এই পার্টের উপরে কি পরিমাণ কাজ আছে আর কি পরিমাণ কাজ আপনারা করতে পারবেন সবকিছু নিয়ে আমি আলোচনা করব থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে আশা করছি ওকে আজকে আমার টপিক হচ্ছে ওয়েবসাইট অডিট পার্ট তো এই পার্টটা হচ্ছে ওয়েবসাইট অডিট তো বিশাল একটা পার্ট তার মধ্যে হচ্ছে আমি কিছু জিনিস আজকে আপনাদের সাথে ডিসকাশন করতে পারবো ওয়ে ক্লিয়ার করে দিব যে হচ্ছে আপনারা এই পার্টে কিভাবে কাজ করবেন বা হচ্ছে কিভাবে আরো শিখতে পারবেন এবং ফুল ডিটেলসটি হচ্ছে আমরা সবকিছু আলোচনা করি এবং আমাদের নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটের স্টুডেন্টদের শেখাই যেভাবে শেখাই হচ্ছে আপনাদেরকে সেইভাবে আজকে একটা ক্লিয়ার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইভেন হচ্ছে আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে সবকিছুই মোটামুটি ভালোভাবে শিখতে পারবেন ওকে তো আমার হচ্ছে ওয়েবসাইট অডিট তার আগে আমি ক্লিয়ার করি হচ্ছে যে ওয়েবসাইট অডিট জিনিসটা কি ওয়েবসাইট অডিট জিনিস হচ্ছে যদি না বুঝি তাহলে টপিক যদি না ধরতে পারি তাহলে আমরা কাজ করতে পারবো না কাজ করতে সুবিধা করতে পারবো না যদি আমরা বেসিক ক্লিয়ার না হই তাহলে হচ্ছে কাজ যদি কাজের প্রথম আপনার ফাউন্ডেশন না বুঝি তাহলে হচ্ছে সেই কাজ গড়ে তুলতে পারবো না ঠিক আছে তাহলে আমরা প্রথমে একটু আলোচনা করি যে ওয়েবসাইট অডিট জিনিসটা কি ওকে ওয়েবসাইট অডিট লাইক হচ্ছে আপনার ওয়েবসাইট আছে আপনার ওয়েবসাইটের মধ্যে কি ধরনের ভুল ত্রুটি আছে আপনি এগুলোকে ফাইন্ড আউট করে খুঁজে বের করে হচ্ছে সমস্যা সমাধান করেন এই সমস্যার সমাধান করে আপনার ডেভেলপাররা বাট এই যে সমস্যার সমাধান করতে হয় এগুলো খুঁজতে হয় এগুলো আপনাদের ডেভেলপাররা খুঁজে না ঠিক আছে এই ওয়েবসাইটের যত ত্রুটি ভুল ত্রুটি আছে কিভাবে ওয়েবসাইট আহ হচ্ছে র্যাঙ্কিং আসতেছে না কেন আমার ওয়েবসাইট এত ভালো কন্টেন্ট দিছি ভিডিও দিছি বা হচ্ছে ইমেজ দিছি এত ভালো ভালো প্রোডাক্ট আছে এত সুন্দর কাস্টমাইজেশন ওয়েবসাইট তারপরেও কেন আসতেছে না অনেকের এই কমেন্টটা থাকে সবসময় আমরা দেখি কিন্তু আসলে কেন আসতেছে না সেটার মূল কারণ হচ্ছে ওয়েবসাইটে কি পরিমাণ রেগুলার ভুল ত্রুটি হচ্ছে কি পরিমাণ ঝামেলা হচ্ছে আমরা সেগুলো অডিট করি না অডিট করে দেন হচ্ছে আমরা ওগুলো ঠিক করি না ফিক্সড করি না ওকে তো আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দেই আপনি হচ্ছে একটা গভর্নমেন্ট এমপ্লয়ি মানে হচ্ছে আপনার একজন অফিসার সরকারি অফিসার আপনি হচ্ছে একটা গ্রামের কোনো একটা সরকারি প্রতিষ্ঠান অডিট করতে গেলেন অডিটর হিসাবে ওকে তো সেখানে গিয়ে আপনি দেখলেন আপনি একটা ফাইল রেডি করলেন আমি হচ্ছে এইগুলোর উপর উপর অডিট করব ধরেন হচ্ছে আপনার লিস্ট হচ্ছে এগুলো এই যে আমি মালতি হচ্ছে কি মার্ক করি এগুলো হচ্ছে আপনার লিস্ট আপনি এগুলোর উপর আজকে ওই অফিসের সব সকল কার্যক্রম আপনি অডিট করবেন ওকে তো এই এটা হচ্ছে আপনি রেডি করে নিছেন আর হচ্ছে এমন একটা এমন একটা রো আপনি অডিট ক্রিয়েট করে নিছেন যে হচ্ছে যেখানে আমি দেখবো এই কাজগুলো করতেছে না ওই অফিসের কর্মকর্তারা আমি সেখানে ক্রস দিয়ে দিব ক্রস দিয়ে ডান পাশে আমি একটা কমেন্ট করে চলে আসব ওকে আর যেখানে দেখবো যে আমার ওই কাজটা এই কাজটার মধ্যে একটা কাজ ঠিকভাবে অফিসে চলতেছে আমি ওই জায়গায় একটা টিক চিহ্ন দিব দেন ডান পাশে একটা কমেন্ট করে চলে আসবো আমি লাইক অডিটর আমি কোনো অ্যাকশন অ্যাকশনে যাব না আমি জাস্ট অডিট করব অডিট করে সাবমিট করে দিব ওকে মানে আমরা ফিক্সড করব না কিছু করব না আমরা জাস্ট হচ্ছে ওয়েবসাইটটাকে সুন্দরভাবে অডিট করব বাট আমরা ফিক্সড করব না ওকে তো বুঝতেই পারছেন যে আসলে আমরা যে টপিকটা শুরু করতে যাচ্ছি কাজগুলো শুরু করতে যাচ্ছি যে সেটা মোটামুটি আপনার খুবই সুন্দর একটা যে ওয়েতে এতক্ষণ পর্যন্ত আমি স্ক্রিন শেয়ার করিনি কারণ হচ্ছে কিছু নিজের ইনফরমেশন ছিল ফাইলের মধ্যে এখন আমি আপনাদের সামনে স্ক্রিন শেয়ার করব এখন এবার মোটামুটি আমার যে ফাইল রেডি করছি সেই ফাইলটা দেখাবো ওকে যে ফাইল নিয়ে এতক্ষণ কথা বলছি আমি যে আমরা একটা ফাইল অনুযায়ী কাজ করি যে যার মতো একটা টেম্পলেট রেডি করি এই টেমপ্লেটটা হচ্ছে আমার নিজের পছন্দের একটা টেমপ্লেট আমি টেম্পলেট অনুযায়ী কাজ করি তো আমি যেটা বলছি যে একজন গভর্নমেন্ট সরকারি কর্মকর্তা যে একটা প্রতিষ্ঠানে গিয়ে অডিট করলো সে হচ্ছে এরকম একটা মানে হচ্ছে ফাইল রেডি করে নিয়ে যায় ধরেন হচ্ছে সে খাতায় করে নিয়ে যায় হ্যাঁ আমরা হচ্ছে এক্সেল ফাইল করে রেডি করলাম তার হচ্ছে লিস্ট হচ্ছে এগুলো আমি যেটা একটু আগে বলছি লিস্ট হচ্ছে বাম পাশের এগুলো এগুলো হচ্ছে সে সেট করে নিয়ে যায় যে এগুলোর মধ্যে কি কি সমস্যা ওই অফিসে আছে বা কি কি সমস্যা নাই সে অফিসটাকে সে অডিট করার পর যদি দেখে এটা নাই সে এখানে ক্রস দেয় ডান পাশে একটা কমেন্ট করে দিয়ে চলে আসে যে আপনার এটা নাই থাকলে আবার টিক দেয় টিক দিয়ে বলে যে হ্যাঁ এটা আছে তো সে হচ্ছে অডিটটা ফুলফিল ভাবে করে করার পর কি করে দেন হচ্ছে একটা অডিটটা সাবমিট করে চলে আসে দেন লাইক আমরা হচ্ছে অডিটর একটা ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা কাজ পেলে ওয়েবসাইটটাকে সুন্দরভাবে অডিট করব দেন আমরা একটা ফাইলে করে অডিট করে ক্লায়েন্টকে সাবমিট করে দেব ওকে আমরা মূল কাজে প্রবেশ করার আগে আমরা একটু দেখি মার্কেট প্লেসে কি পরিমাণ কাজ ওয়েবসাইট অডিট নিয়ে এসি ওয়েবসাইট অডিট নিয়ে ওকে আমরা একটু যদি দেখি ওকে আমি একটু ফাইবারে চলে যাচ্ছি আমরা এখানে জাস্ট সিম্পল ভাবে লিখবো এসিও ওয়েবসাইট ওয়েবসাইট অডিট এই লেখাটা এই সার্ভিসটা হচ্ছে যখন আমি লিখলাম তখন হচ্ছে কি পরিমাণ সার্ভিস আপনাদের সামনে শো দেখেন সতেরো হাজার আটশো দশ মানে সতেরো হাজার আটশো দশ জন সেলার এই সার্ভিসটা প্রোভাইড করে থাকেন বুঝতে পারছেন যদি সতেরো হাজার আটশো দশ স্যালারি স্যালারি থাকে তাহলে কি পরিমাণ বায়ার আছে এবার বুঝতে পারেন আর এক একটা সেলার যারা আছে তারা কি পরিমাণ যে কাজ পায় আপনার বলার বাইরে এই যে জ্যাকব টোয়েন্টি ওয়ান উনি হচ্ছে দেখেন নয়শো সত্তরটা নয়শো সত্তরটা শুধু তার ফাইভ স্টার রিভিউ হ্যাঁ রিভিউ আছে নয়শো সত্তরটা তার মানে ধরে নিতে পারেন এগারোশো বারোশো তেরোশোটা পর্যন্ত কাজ আছে তার প্রথম প্রাইমারি লেভেলের যেটা বলতে পারেন বাজেট ষাট ডলার যদি একটু ভিতরে ইয়া করি প্রবেশ করি দেন দেখবেন আরো বেশি অনেক প্রচুর পরিমাণ বড় বড় প্রজেক্ট ওয়েবসাইট অডিটটা কিন্তু অনেক বড় ধরনের একটা প্রজেক্ট এখানে কম মানে কম দামে কাজ করে খুব কম মানুষ আছে পাঁচ ডলার দশ ডলার এরকম কেউ করে না ঠিক আছে খুব কম রেয়ার সব হচ্ছে মোটামুটি ভালো বাজেট দিয়ে রাখে নেটের সমস্যার কারণে হচ্ছে জটিলতার কারণে নিচের গুলো আসতেছে না একটু ওয়েট করি আমরা ওকে তো আমরা হচ্ছে এই গুলো দেখার আগে আমরা একটু অনলাইন সেলারে কতজন মোটামুটি অ্যাক্টিভ আছে ওটা একটু দেখি অনলাইন সেলার দিলাম দেখেন মাত্র কতজন অ্যাক্টিভ চোদ্দশো একাত্তর তার মানে বুঝতেই পারছেন এর মধ্যে চান্সেস চান্স থাকবে আপনার আপনি যদি এই গিগ ক্রিয়েট করার পর হচ্ছে এই কাজ পারেন অ্যাক্টিভ থাকেন মোটামুটি কাজ করার সম্ভাবনা আছে সবাই তো গিগ ক্রিয়েট করে বসে থাকে বাট অ্যাক্টিভ কিন্তু খুব কম মানুষ থাকে হ্যাঁ আর বলতেছি যে যেই জিনিসটা অ্যাক্টিভ যদি থাকেন আপনার এই খুব বড় একটা সুযোগ আছে মোটামুটি ওয়েবসাইট অডিট নিয়ে কাজ পাওয়ার আর রেগুলার ভিত্তিতে আপডেট আসে কাজ পাওয়া রেগুলারই কোনো না কোনো বায়ার হাজার হাজার বায়ার আপনার এখানে ফাইবারে তাদের এটা দিয়ে থাকে বাই রিকোয়েস্ট দিয়ে থাকে ওয়েবসাইট অডিটের উপরে আর সত্যি কথা বলতে আমার লাইফের প্রথম কাজ আমি হচ্ছে ওয়েবসাইট অডিটের উপরই পাই টানা তিনটা তাও প্রথম যখন হচ্ছে আমি এগুলো শিখি ডিজিটাল মার্কেটিং তখন এক সপ্তাহের মধ্যে তিনটা কাজ মানে তখন ওই সময় আমার জন্য অনেক বড় একটা কিছু ছিল পাওনা ছিল তো এই জিনিসটা আপনারা বুঝতেই পারছেন কত ডিমান্ডেবল আর যে শুধু ফাইবার ফল্ট না আপনার হচ্ছে লোকাল ক্লায়েন্টও আমি প্রচুর কাজ পাইছি ওয়েবসাইট অডিট দিয়ে শুধু আপনার যার যাদেরই ওয়েবসাইট আছে ওনারা বলবে আপনাকে যে ওয়েবসাইটটা অডিট করে দাও প্রত্যেক মাসে কিন্তু এক একজন যারা ভালো ওয়েবসাইট চালায় তারা বুঝে ওয়েবসাইট অডিট করানো লাগে কি কি প্রবলেম আছে এগুলো খুঁজে বের করা লাগে ঠিক আছে তো এইভাবে হচ্ছে খুব বেশি চান্স থাকে আপনার ওয়েবসাইট অডিটে কাজ পাওয়ার ওকে আমরা হচ্ছে দু একটা গিগ একটু দেখি তারা কি পরিমাণ কি সার্ভিস দেয় মূলত আর মোটামুটি কেমন প্রাইস রাখে তো এখানে মোটামুটি এই একটা দেখলাম আর হচ্ছে এখান থেকে মোটামুটি দু একটা দেখি নিচ থেকে দেখি দু একটা নিচ থেকে দেখি দেখি মোটামুটি কি পরিমাণ কাজ তারা দিয়ে থাকে ওকে আমরা ধরেন এখান থেকে কম রেঞ্জের দুই একটা দেখলাম আর মোটামুটি ভালো লেভেলের দুই একটা দেখলাম হ্যাঁ এখান থেকে দুই একটা দেখলাম আর হচ্ছে এইখান থেকে লেভেল ওয়ান লেভেল টু ওয়ানে একটা দেখলাম তিনটা মোটামুটি গিক দেখলে মোটামুটি আমরা ক্লিয়ার হতে পারবো যে আসলে কি কি সার্ভিস দিচ্ছে তারা ওকে তো I will do an audit report you website SEO analysis with an action plan for first rank. Okay তার প্রথম উনি হতে হচ্ছে প্রথম লেভেলের কাজ মানে নতুন নিয়োগই এই জন্য মেবি বাজেট একটু কমে রাখছে তাও টেন ডলার সে বলছে কি করে দিবে manually site audit manually site audit কি একটু পরেই দেখাবো যখন আমরা কাজ করব সে কিওয়ার্ড রিসার্চ করে দিবে তার পাশাপাশি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা এর আগে একটা ইয়ে করেছি সেমিনার করেছি আপনারা হচ্ছে যদি শিখতে চান জানতে চান হচ্ছে নিউ লার্নিং লাইফ এর সাথে থাকুন নিউ লাইফ ইনস্টিটিউটের সাথে থাকুন দেখুন আর হচ্ছে competitor analysing backlink report backlink নিয়েও তার আগে আমি একটা সেমিনার করেছি কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে সামনে আমার সেমিনার আছে তাও কম্পিটিটর অ্যানালাইসিস একটা অডিটের মতো ওকে টেন ডলার দেন হচ্ছে থার্টি ডলার দেন হচ্ছে ফিফটি ডলার ওয়েবসাইট পারপাসে ওকে আরেকটাতে আসলাম সে বলতেছে স্টোটা ratio report of you website including recommendation and one competitor website analysis সে বলতেছে আপনার এসিও রিপোর্ট e করে দিবে রিকমেন্ডেশন অনুযায়ী আপনার হ্যাঁ আপনি কি কি যাচ্ছেন আর হচ্ছে আপনার একটা কম্পিটিটর আপনার ওয়েবসাইটের কম্পিটিটর থাকে না ওনাদের একটা ওয়েবসাইটের কম্পিটিটর অ্যানালাইসিস করে দিবে ঠিক আছে মানে এটা কেন করে দেয় আপনার একটা কম্পিটিটর আছে সে হচ্ছে ধরুন র্যাঙ্কের দুই আপনি এক বা আপনি এক উনি দুই আপনি একজাক্টলি চাইতেছেন যে আপনি র্যাঙ্কে ওয়ানে যাইতে হ্যাঁ তো যতই চেষ্টা করতেছেন পারতেছেন না তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার কম্পিটিটর দিকে তাকাবেন যে আসলে সেই ওয়েবসাইটের মধ্যে কি কি এমন করে রাখছে যে হচ্ছে তারে আমি হচ্ছে পিস পালাইতে পারি না বা হচ্ছে তার থেকে আগে যাইতে পারি না তো এগুলোর জন্য কিন্তু কাজ করায় কম্পিটিটর অ্যানালাইসিস করতে বলে বাইরেরা যে আমার ওয়েবসাইটের ওইরকম একটা কম্পিটিটর আছে ইউআরএল দিয়ে দেয় যে আপনি অডিট করে দেন ঠিক আছে তার মানে বুঝতে পারছেন অডিট সেক্টরটা বিশাল বড় তো আমি আজকে কিছু সামান্য অংশ নিয়ে আলোচনা করব আর আপনারা হচ্ছে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আর বাকি যত ইনফরমেশন লাগে জিজ্ঞাসা করবেন প্লাস আর হচ্ছে আমি আসি আপনাদের সাথে যে কোনো সমস্যার সমাধানে আপনাদের যে ইনস্টিটিউট সেটা হচ্ছে আপনার কি নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটের সাথে থাকবেন তো আজকে আমরা কাজটা শুরু করে দিই ওকে প্রথম সেকশন ওয়েবসাইট অডিটের ইন্ডেক্স স্ট্যাটাস দেওয়া আছে তো আসলে বেসিক্যালি হচ্ছে ইন্ডেক্স জিনিসটা কি এটা আমাদের আগে বোঝা দরকার ইন্ডেক্স জিনিসটা কি ইন্ডেক্স হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে তো ওয়েবসাইটের আসলে কয়টা পেজ আপনার গুগলের কাছে ইন্ডেক্স আছে গুগলের কাছে কয়টা পেজ আপনার ইন্ডেক্স আছে ধরেন আপনার ওয়েবসাইটে দেড়শো পেজ আছে দেড়শো পেজ আপনি দিয়ে রাখলেন বাট আপনি কিন্তু আপনি জানেন যে আপনার দেড়শোটা পেজ গুগলের কাছে আছে গুগল আপনার দেড়শো পেজকে ডে বাই ডে দেখতেছে র্যাঙ্ক করাইতেছে বাট আসলে কি আপনি চেক করছেন কখনো নিচ থেকে যে আসলে কয়টা পেজ র্যাঙ্ক আছে এটা আপনার চেক করতে হবে day by day by day ঠিক আছে কারণ হচ্ছে কিছু কিছু পেজ মাঝামাঝি ইন্ডেক্সিং হয় না তো আমরা আসলে একটা ওয়েবসাইট কয়টা পেজ গুগল কাছে ইন্ডেক্স আছে এক্স্যাক্টলি সেটা চেক করতে পারবো কিভাবে দেখি প্রথম পার্টটা হচ্ছে আমরা চেক করবো ওকে আমরা এটা চেক করার জন্য হচ্ছে যে একটু চলে যাই একটা ওয়েবসাইট আমি চেক করব তার আগে আমি একটা ওয়েবসাইটে ধরে হচ্ছে ইউআরএলটা দিয়ে আমি ইয়া নিই ওয়েবসাইটের ইউআরএল ওপেন করে নেই ওকে এখান থেকে হচ্ছে আমি দিব দেখবেন কিভাবে আমি চেক করি একটু খেয়াল করবেন সাইট ক্লোন আপনি শুধু সাইট ক্লোন দিবেন এটা হচ্ছে চেক করার মূল গঠন মানে মূল বলতে পারেন কি বলে রুলস বলতে পারেন সাইট ক্লোন দেন হচ্ছে ওয়েবসাইটের ডোমেন আর ডোমেন এক্সটেনশনটা দিয়ে দিবেন বাই ফুল ইউআরএল দিয়ে দিতে পারবেন সমস্যা নেই তো এখন আপাতত হচ্ছে ডোমেন আর ডোমেন এক্সটেনশন দিয়ে দিবেন দেওয়ার পরে এন্টার করে দিবেন ওকে করার পর হচ্ছে এখানে দেখেন অ্যাবাউট অ্যাবাউট দুশো পঁচিশ রেজাল্টস এটাই হচ্ছে আপনার ওয়েবসাইটের এক্সাক্ট পেজ গুগলের কাছে ইন্ডেক্স আছে ওকে আপনারা একটু টেস্ট করার জন্য আপনারা নতুন কিছু সাইট দেখতে পারেন দেখে আপনি চেক করতে পারেন যে আসলে কয়টা পেজ আমি দেখতে পাচ্ছি কয়টা আর গুগলের কাছে এমন সাইট লিখে আর ওয়েবসাইটের ইউআরএল দিলে কয়টা পেজ শো করতেছে আশা করছি আপনারা ইন্ডেক্স জিনিসটা বুঝতে পারছেন কিভাবে একটা ওয়েবসাইটের ইন্ডেক্স চেক করতে হয় যদি ক্লায়েন্ট বলে যে আমার ওয়েবসাইটের ইন্ডেক্স পেজ আছে কত চেক করে দাও আপনার সাইট খুলুন দিয়ে একটা ওয়েবসাইটের ইউআরএল ডোমেন আর ডোমেন এক্সটেনশন হচ্ছে দিয়ে দিবেন সবাই পারবেন আশা করছি ওকে <clears throat> দেন হচ্ছে কি রোবটস ডট টিএক্সটি এটা হচ্ছে একটা ওয়েবসাইটের বলতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গুগল সর্বপ্রথম একটা ওয়েবসাইটকে যখন কলিং করে গুগলের বট তখন হচ্ছে এই এই স্টেপে আসে রোবটস ডট টিএক্সটি পার্টে আসে আমি আবার বলছি গুগল যখন আপনার ওয়েবসাইটটাকে ক্রলিং শুরু করে সর্বপ্রথম আসে রোবটস ডট টিএক্সটি এই পার্টটাতে আসে ওকে আমি এটা বলার আগে আমি আরো কিছু কথা ক্লিয়ার করে নিই আপনাদের আসলে এই অপশনগুলো আমি কোথা থেকে আনলাম এই যে আমি সেট করলাম এই যে ক্যাটাগরি গুলো এগুলো কোথায় পেলাম এগুলো হচ্ছে গুগলের রুলস অ্যান্ড রেগুলেশন ওকে এগুলো হচ্ছে গুগলের রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো হচ্ছে আপনাকে মেনটেন করা লাগবে এগুলো গুগল নিজ থেকেই বলে দিয়েছে এগুলো যদি আপনারা মেনটেন না করেন আপনার ওয়েবসাইটে মেনটেন না করে আমার গাইডলাইন তাহলে হচ্ছে আপনারা মার্ক পাবেন না মানে এগুলোর জন্য এক একটা পার্টির জন্য গুগল এক এক ধরনের মার্ক দেয় এক একটা পার্ট যদি আপনার ঠিকঠাক ভাবে থাকে এক একটার জন্য মার্কিং গুগল করে আর যদি আপনার এগুলো ঠিকঠাক না থাকে গুগল আপনাকে মার্ক দিবে না আর মার্কটা না পেলে আপনি র্যাঙ্কিং আসতে পারবেন না আর এগুলো হচ্ছে আমরা কোথায় দেখতে পারবো আমরা সিম্পলি চলে যাব গুগলে লিখবো এখানে Google starter starter guideline okay এই জিনিসটা এন্টার করে দিবেন গুগল স্ট্যাটাস গাইডলাইন এখানে দেখবেন দুইটা ওয়েবসাইট আছে দুই তিনটা ওয়েবসাইট আছে গুগলের নিজ ওয়েবসাইট থেকে প্রোভাইড করা এই যে developer dot Google dot com এগুলো কিন্তু গুগলের নিজস্ব ওয়েবসাইট তো আমরা হচ্ছে এখান থেকে যাই একটা ওয়েবসাইটে এন্টার করি প্রবেশ করি হ্যাঁ প্রবেশ করলাম প্রবেশ করার পর হচ্ছে এখানে বিগিনার পর এসইও বা অ্যাডভান্স এসইও কিছু রুলস এন্ড রেগুলেশন তারা সেট করেছে আপনি দেখেন এগুলো নিয়ে কিন্তু আমরা মোটামুটি আলোচনা করছি যে ইন্ডেক্স একটু আগে ইন্ডেক্স পার্ট আলোচনা করলাম দেন ক্রল ক্রলের কথা বলছি কিভাবে গুগল আসে বট আসে এসে ক্রল করে দেন আপনার এসইও দেন এখানে আরো অনেক অপশন আছে আপনার মোটামুটি এগুলো আমরা কি করছি একটা শর্ট নোটেড করে ওগুলো পয়েন্ট আউট করে রেখে দিয়েছি যে আপনারা হচ্ছে মোটামুটি একটা ফাইলের মধ্যে রাখলে বুঝতে পারেন আপনার জীবন হচ্ছে এগুলো পরে মানে প্রথম অবস্থায় বুঝতে পারবেন না অনেক হাবিজাবি লাগতে পারে ঠিক আছে আপনাদের কাছে এই জিনিসগুলো আপনাদের কাছে স্বাভাবিক অনেক অনেক লেন্দি একটা বড় কন্টেন্ট এগুলো হচ্ছে আপনারা আসলে বুঝবেন না এই জন্য আমরা হচ্ছে কি করছি এই পয়েন্ট গুলোকে নোট করে এক্সেল ফাইলের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর জন্য শর্ট শর্টকাট করছি ওকে আচ্ছা অ্যাডভান্স এসিওর মধ্যে দেখি সব মানে যত ইনফরমেশন আমরা ওইখানে ফাইলে রাখছি এখানে মোট সব ইনফরমেশন আছে এখান থেকে আমরা নিছি কালেক্ট করেছি ঠিক আছে এখানে একটা ওয়েবসাইট আমি মাত্র ঢুকলাম একটা ওয়েবসাইট থেকে আমি মোটামুটি তাদের গাইডলাইন দেখলাম দেন আরো ওয়েবসাইট আছে দেখেন আমি আরেকটা ওয়েবসাইটে যাই তাও গুগলের স্ট্যাটিক ডট গুগল কি Google user content dot com then আছে আপনার সাফ ডট গুগল ডট কম আরো প্রচুর আপনি এগুলো অ্যানালাইসিস করলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে আসলে আমি যেগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করছি এগুলো হচ্ছে ওইখান থেকে নেওয়া সব গুগলের গাইডলাইন ওকে আশা করি বুঝতে পারছেন এগুলো কেন থাকে আপনার ওয়েবসাইটে ম্যান্ডেটরি আর সবগুলো যেন ঠিক থাকে আপনার ওয়েবসাইটে ম্যান্ডেটরি আর একটা ওয়েবসাইটে কারাই ওয়েবসাইটের ইস্যু নিয়ে আসে কাজ কাজ আপনি করতে পারবেন মোটামুটি যাদের ওয়েবসাইটে সমস্যা ফেস করে যাদের ওয়েবসাইটে অনেক ধরনের সমস্যা র্যাঙ্কে আসে না অনেক প্রচুর কাজ করানোর পর তারাই হচ্ছে আপনাদের কাছে বেসিক্যালি আসে আচ্ছা আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে robots dot TXT robots dot TXT হচ্ছে আপনার যে বললাম আপনার গুগল প্রথমে এই পার্টটাতে আসে পার্টটাতে আইসা দেন হচ্ছে গুগল দেখে এই পার্টটা কি রোবটস ডট টিএক্সটি জিনিসটা কি রোবটস ডট টিএক্সটি হলো হচ্ছে আপনার ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর বুঝেন মানে হচ্ছে ইনস্ট্রাকশন দেয় সেই ইনস্ট্রাক্টরটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে একটা ইনস্ট্রাক্টর থাকে সেটা হচ্ছে রোবটস ডট টিএটি সেটা হচ্ছে গুগল যত বড়ই কোম্পানি হোক না কেন গুগল মন চাইলে আমার পার্সোনাল ওয়েবসাইট আইসা নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারবে না আর এটা গুগল কখনো করেও না আর এই জন্য গুগল বলছে যে আপনাদের ওয়েবসাইটে একটা ইনস্ট্রাক্টর ম্যান্ডেটরি থাকা যে আমাদের গুগলের বটকে সে ইনস্ট্রাক্টর করতে পারে ওকে এটা হচ্ছে রোবটস ডট টিএক্সটি এই পার্টটাই হচ্ছে ইনস্ট্রাক্টর যে হচ্ছে আপনার ওয়েবসাইটের গুগল বট যখন এসে আপনার কন্টেন্ট পড়ে ফেজ পরে এই গ্রোবটস ডট টিএক্সটি সেটাকে হচ্ছে ইনস্ট্রাকশন দেয় যে আপনি আমার এই কয়টা পেজ আছে এগুলো আপনি পড়বেন না গুগল বট কখনো এসে আপনার ওই কন্টেন্ট পড়বে না গুগল কখনো আপনার ওই দিকে যাবে না আবার বলবে যে আপনি এগুলো পড়তে পারেন আপনি আমার এই পেজগুলো পড়তে পারেন গুগল ওই পেজগুলো পড়বে গুগল এতটুকু অনেস্ট গুগল হচ্ছে এই রোবটস ডট টিএক্সটি ইনস্ট্রাকশন যা দেয় সেই অনুযায়ী কাজ করে ওকে এবার বুঝতে পারছেন এই জিনিসটা কত বড় একটা জিনিস যে যেই আপনার ওয়েবসাইটে একটা জিনিস থাকে রোবটস ডট টিএক্সটি এটা হচ্ছে ইনস্ট্রাকশন দেয় আর এই ইনস্ট্রাকশন অংশটাই যদি আপনার ওয়েবসাইটে না থাকে গুগল আপনি যাই দিবেন যাই আপলোড করবেন গুগল তাই পড়তে থাকবে আইসা আইসা তাই দেখবে সেটার উপর র্যাঙ্কিং করবে বাট আপনার ওয়েবসাইটে তো এমন গুরুত্বপূর্ণ অনেক ফেস থাকতে পারে আপনি এখনো কাস্টমাইজেশন করেন নাই শুধু ফাঁকা রেখে দিছেন ফেস ক্রিয়েট করে গুগল ওইখানে এসে যদি দেখে ফাঁকা তাহলে বুঝতে পারছেন গুগল হচ্ছে একটা নেগেটিভ মার্ক দিয়ে চলে যাবে সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক ফল করার অনেক চান্সেস থাকে ঠিক আছে তো রোবটস ডট টিএক্সটি আমরা কিভাবে চেক করব বুঝতে পারলাম রোবটস ডট বাট আমরা কিভাবে চেক করব সেটা একটু দেখে আসি ওকে তো আমরা আগে একটু একটা ওয়েবসাইট ওপেন করেছি একটা ওয়েবসাইট আপনি হচ্ছে আপনার ক্লায়েন্টের যে ধরেন এটা ওয়েবসাইট আপনি এই ওয়েবসাইটটা এন্টার করলেন যাওয়ার পর হচ্ছে এখানে ওয়েবসাইট ডট কম এর পর স্ল্যাশ দিবেন দেন লিখবেন রোবটস txt দেন এন্টার করে দিবেন প্রবেশ করবেন ভিতরে এই যে এই যে এই অংশটা যেটা হচ্ছে আপনার ইউজার এজেন্ট দেন হচ্ছে একটা স্টার চিহ্ন এটাই হচ্ছে আপনার বোঝায় যে রোবটস ডট টিএক্সটিটা আছে আর ইউজার এজেন্ট এই লেখাটা যেখানে থাকবে মানে একটা ওয়েবসাইটে রোবটস ডট টিএক্সটি চেক করার পর এই অংশটুকু শুধু থাকবে এই অংশের পরে হচ্ছে ডিজ অ্যালাউ দেন এগুলো থাকবে দেন আপনি বুঝতে পারবেন আপনার ওয়েবসাইটের রোবটস ডট টা আছে বুঝতে পারছেন সে কি বলছে সে হচ্ছে বলে দিছে যে রোবটস ডট টিএক্সটি দিয়ে সে কি কি চেক করতে না বলছে গুগলকে ডিজ এলাও মানে কি গুগল আপনি তুমি এলাও করবা না এগুলো সে একটা ইউআরএল দিয়ে দিছে ইউআরএল এ ওয়েবসাইটের চেক আউট মানে এটা হচ্ছে হোম পেজের সাইন এটুকু স্ল্যাশ বলতে বোঝা যাচ্ছে কি শর্ট ফর্ম হোম আপনার হোম পেজের ইউআরএল এর শর্ট ফর্ম আমরা যেমন লাইক এটা হোম পেজের ইউআরএল ছিল ফরেস্ট ডট কম এটা হচ্ছে স্ল্যাশটা দিয়ে এটা হচ্ছে শর্ট ফর্ম বোঝায় দেন হচ্ছে এই এই এটার পরে যে একটা ফেজ আছে চেক আউট এই চেক আউটটা বলছে যে গুগল এই ওয়েবসাইটের চেক আউট ফেজ তুমি পড়বে না গুগল এটা কখনো করবে না দেন হচ্ছে ওয়েবসাইটের কার্ট এই পেজটা তুমি কখনো পড়বে না গুগল পড়বে না অর্ডার পেজ তুমি পড়বে না user account AP password password face তুমি পড়বা না AP tokens card link account link এগুলো তুমি পড়বা না এগুলো প্রত্যেকটা ওয়েবসাইটে মোটামুটি যাদের যাদের সিকিউরিটি আছে পার্সোনাল ইনফরমেশন আছে তারা রোবটস ডট টিএক্সটির আন্ডারে রেখে দেয় আর গুগল কখনোই এইসব জায়গায় আসে না আমরা আশা করছি clear robots dot TXT TXT কি আপনার সকল ওয়েবসাইট এইভাবে চেক করতে পারবেন আমি আরো কিছু যদি ওয়েবসাইট দেখাই যেমন যেমন হচ্ছে source এইখান থেকে কিছু আমি একটা ওয়েবসাইট নেই র্যান্ডমলি একটা ওয়েবসাইট নিয়ে নেই দেখি বা হচ্ছে বাংলাদেশের কিছু ওয়েবসাইট আছে যেমন রায়ান্স রায়ান্স দেখি ওদের রয়েছে বা হচ্ছে আরো কিছু মোটামুটি কম্পিউটার র্যান্স কম্পিউটার দেখি এদের ওয়েবসাইটে রোবটস ডট টিএক্সটি ফিক্সড করা আছে কিনা ওকে তাদের হোম ইউআরএল করে আমি স্ল্যাশ দিব দেন হচ্ছে robots dot TXT then enter করে দিব একটু ওয়েট করেন নেটে মেবি সমস্যা করতেছে কারণ আজকে হচ্ছে নেটে একটু ঝামেলা করে বাসায় সমস্যা নেই আশা করছি ঠিক হয়ে যাবে ওকে দেখেন তাদের ওয়েবসাইটে রোবটস ডট টিএক্সটি জিনিসটা আছে তারা হচ্ছে অনেক কিছু সিকিউরিটি দিয়ে রাখছে গুগলকে এইসব পড়তে মানা করছে যে অ্যাডমিন প্যানেলের এগুলো কার্ডের এগুলো চেক আউট চার্জ দেন আর ইটিসি টিসি এমন কিছু ওয়েবসাইট আছে মোটামুটি তারা হচ্ছে এমন দিয়ে রাখে হ্যাঁ আর কিছু কিছু ওয়েবসাইট বুঝেই না জানেই না এই অংশ এই পার্টের কথা বুঝেই না জানে না তারা হচ্ছে দিতে পারে না ঠিক আছে তারা হচ্ছে কি দিতে পারে না দ্যাটস ওই তারা এই গুগলের কাছে একটা মার্ক কম পায় দেন ওই গুগল এই পার্টটার জন্য হচ্ছে র্যাঙ্ক দিতে চায় না প্রচুর পার্ট আছে এরকম গুগলের গাইডলাইন আছে আপনি সম্পূর্ণ মেনটেন না করলে আপনি র্যাঙ্ক পাবেন না শিওর ওকে আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি যে রোবটস ডট টা কি আর যদি রোবটস ডট টিএক্সটি লেখার পরে যদি নট ফর্ম কোনো ফেজ আসে অথবা নট রিস্ট কোনো ফেজ আসে তাহলে বুঝতে পারবেন যে এই ওয়েবসাইটের রোবটস ডট টিএক্সটি অংশটা নেই ওকে দেন একটা পার্ট আছে এইচটিএমএল সাইট ম্যাপ আর হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ আমরা কিন্তু দুইটাই জায়গায় দেখতে পাচ্ছি যে সাইট ম্যাপ ওকে মানে আমরা দেখি যে আসলে দুই জায়গায় একটা কথাই লেখা আছে সেটা হচ্ছে কি সাইট ম্যাপ এখন হচ্ছে আগে আমরা ক্লিয়ার হই যে সাইট ম্যাপ জিনিসটা কি সাইট ম্যাপ জিনিস এটা যদি ক্লিয়ার না হই তাহলে বাকিগুলো ক্লিয়ার হবো না যে এইচটিএমএল আর এক্সএমএল সাইট ম্যাপ কি ওকে সাইট ম্যাপ হচ্ছে একটু আগে আমরা প্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখাইছি সেটা হচ্ছে একটা ওয়েবসাইটে কতগুলো পেজ ইন্ডেক্স আছে হ্যাঁ এটা চেক করার জন্য আমরা সাইট ডট ক্লোন দিয়ে ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দেন এন্টার করার পর হচ্ছে একটা রেজাল্ট শো করছে এতগুলো পেজ এই এক্স্যাক্টলি আপনার ওয়েবসাইটে কতগুলো পেজ আছে এগুলাকেই হলে কতগুলো পেজ আছে তা চেক করা মানে চেক করা বলতে আপনার ওয়েবসাইটে এক্স্যাক্টলি কতগুলো পেজ ইন্ডেক্স আছে মোটামুটি এটার একটা লিস্ট যে লিস্টটা থাকে এটাকে বলা হয় সাইট ম্যাপ ঠিক আছে আপনার এই সাইট ম্যাপ গুগলের কাছে সাবমিট করা লাগে ওই ওই জিনিসটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ ঠিক আছে এখানে সাইট ম্যাপ দুই ধরনের number one HTML site map number two XML site map okay HTML sitemap কি এইচটিএমএল সাইটম্যাপ হচ্ছে আমাদের মানুষের জন্য ম্যাঙ্গো পিপল আম জনতা মানুষের জন্য যারা হচ্ছে একটা ওয়েবসাইটে গেলে এই সাইট এইভাবে শো করবে যে কি কি সার্ভিস তারা দিচ্ছে একটা ওয়েবসাইটে তা মানুষটা বুঝতে পারবে একটা ওয়েবসাইটে গেলে মাঝখানে বা হচ্ছে ওয়েবসাইটের ফোকাসে যে যে মেইন সার্ভিসগুলো আছে এগুলো শো করবে লিস্টের মতো যেমন যদি আমি একটা ওয়েবসাইটে যাই একটু আগে একটা ওয়েবসাইটে গেলাম কোথায় গেলাম একটু আগে এদেরটাই যাই র্যান্স কম্পিউটারই যাই সমস্যা দেন হচ্ছে এদেরটা একটু যাবো ওকে এখানে গেলাম দেখেন মোটামুটি আমরা একটু যদি নিচে যাই নিচের দিকে যাই নাই এখানে একটু যাই এই যে দেখেন একটা জিনিস এই ওয়েবসাইটে আসার পর মোটামুটি আপনার একটু আসুক একটু লোড নেক ওয়েবসাইটের হচ্ছে আসুক ওকে না আমরা হচ্ছে একটু আসুক নেটের সমস্যার কারণে আসলে জিনিসগুলো দেখানোর একটু সমস্যা ফেস করতেছি ব্যাপার না ওকে সাইট ম্যাপ হচ্ছে আমরা আগে চেক করব দেন হচ্ছে আমরা ম্যানুয়াল ভাবে দেখাবো আপনাদের কিভাবে আপনারা সাইট ম্যাপটা এক্স্যাক্টলি চেক করতে পারবেন তো চলুন আমরা হচ্ছে এসটিএম সাইট ম্যাপটা আগে চেক করে নিই আমরা এই দুইটা তো চেক করা শিখছি দেন আমরা হচ্ছে এই এসটিএম সাইট ম্যাপটা চেক করা শিখব এখন তো আমি ওইভাবে চলে যাব চলে যাওয়ার পর এখানে সেম ভাবে স্ল্যাশটা দিব দেওয়ার পর এখানে লিখবো site map dot XML sorry HTML check করব প্রথমে এসটিএমএল এন্টার করে দিব ওকে এন্টার করার পর দেখেন কি হাবিজাবি কিছু কোডের মতো আসছে দেন হচ্ছে কিছু লিস্ট আসছে এটা দেখে আপনারা কিছুই বুঝবেন না কারণ এটাই হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ এটাই গুগল বুঝে গুগলের জন্য এই পার্টটা সেট করা হয় সিম্পল জিনিসটা আপনার এখানে আমি যখনই সাইট ম্যাপ ডট এসটিএমএল দিলাম তখন সে তারা হচ্ছে শুধু একটা সাইট ম্যাপ রাখছে সেটা হচ্ছে আপনার গুগলের জন্য গুগলের কাছে একটা সাইট ম্যাপ সাবমিট করা লাগে ঠিক আছে আপনার ওয়েবসাইটে তার মানে বোঝা যাচ্ছে যে এসটিএমএল সাইট ম্যাপটা নাই আমি এই ওয়েবসাইটে যদি একটু ম্যানুয়ালি চেক করি ম্যানুয়ালি চেক করার আগে আমি আগে ভালো করে দেখে নিই আসলে যে ওয়েবসাইটে আসলে কি মানে এক্সএমএল সাইট ম্যাপ এটা আমি আমি তো নিজে বুঝতে পারতেছি এটা এক্সএমএল সাইট বাট আপনারা যদি বোঝার জন্য একটু এসটিএমএল কেটে যদি এক্সএমএল দেন এক্সএমএল দিয়ে আবার এন্টার করেন সেম জিনিসটা আসবে আশা করছি সেম জিনিসটা আসবে টু রিলোড হোক ওকে সেম জিনিসটা আসছে তার মানে এই ওয়েবসাইটে শুধু এক্সএমএল সাইট ম্যাপটা আছে এইচটিএমএলটা নাই তো আপনি সিম্পল এখানে কি করবেন এখানে এখানে হচ্ছে এসটিএল সাইট ম্যাপ যত নাই ক্রস দিবেন ক্রস দিয়ে হচ্ছে কি লিখে দিবেন your website does not have HTML site map ঠিক আছে সেম উপরের গুলো উপরে যদি না থাকে your website does not have robots dot TXT আর যদি থাকে টিক দিয়ে বলবেন গ্রেট অথবা good your website has your website has robots dot TXT okay আর সাইট ম্যাপ যেহেতু আমরা এসটিএমএল পাইনি ক্রস দিয়ে দিলাম এটা হচ্ছে ইয়ে করবো আর এক্সএমএল পাইছি রাইট এক্সএমএল চেক করছি দেখেন এগুলো কিন্তু এক্সএমএল সাইট ম্যাপ এগুলো গুগল বুঝবে আমাদের বোঝার দরকার নেই এই লিস্টগুলো গুগল বুঝবে ওকে এই লিস্টগুলো গুগল বুঝবে এটা হচ্ছে গুগলের জন্য সেট করা সাইট ম্যাপ তো সাইট ম্যাপ আসলে দুই ধরনের মনে রাখবেন এইচটিএমএল সাইট ম্যাপ এটা হচ্ছে একটা ওয়েবসাইটের এইচটিএমএল মানুষ এন্টার করার পর হচ্ছে সাইট ম্যাপ থাকে যেন মানুষের সার্ভিসগুলো বুঝতে পারে আর রায়ান্সে গেলাম ধরেন এখানে সাইট ম্যাপ চেক করতে পারবেন যেভাবে শিখিয়ে দিছি আর হচ্ছে নিচে একটু নিচে আসবেন সাইট ম্যাপ কোনো লেখা থাকে কিনা না নিচে কোনো সাইট ম্যাপ লেখা দেখি না আমি আসলে আমি একটু জুম ইন আউট করি জুম ইন করলাম তাহলে আপনি কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে একটু চেক করে নেবেন হ্যাঁ control F site map site হয়ে গেল আচ্ছা দেখে যাই একটু কন্ট্রোল এফ দিবেন এখান থেকে কন্ট্রোল এফ দেওয়ার পরে সাইট লিখলেন সাইট ম্যাপ দিবেন ডিরেক্টলি ম্যাপ সাইট ম্যাপ দিবেন না এখানে কোনো সাইট ম্যাপ নাই হচ্ছে এর ভিতরেই কোনো নাই আর আপনি হচ্ছে এভাবে একটু লিখে চেক করে নেবেন সাইট ম্যাপ এখানে করে দিবেন ওকে এই যে দেখেন সাইড ম্যাপটা আমরা কি সাইড ম্যাপ পাইছি নাকি সেম আগে ইন্টারফেস পেয়েছি দেখেন তো আমরা যদি একটু সাইড ম্যাপটা আবার লিখি সাইট ম্যাপ ডট html একটু শুধু সাইট ম্যাপ লিখছিলাম সম্ভবত একটু দেখি ওয়েট করি দেখি কি আসে কি দেখাচ্ছে ওরা ওকে এইখানে একটা লেখা আপনারা দেখতে পাচ্ছেন যে oops your face does not found ঠিক আছে ওই পেজটাতে হচ্ছে তারা রিডিরেক্ট করে আবার হোম পেজে চলে আসছে ওই পেজটা তারা পায় না তাদের ওয়েবসাইটে এসটিএমএল ম্যাপ নাই বাট তাদের ওয়েবসাইটে খুব মোস্ট প্রবাবলি এক্সএমএল ম্যাপটা আছে আমার মনে হইতেছে আমি একটু দেখি তারপর map dot XML website audit পার্টটা জিনিসটা এমন একটা জিনিস প্রথম আমি যতক্ষণ বোঝাবো কিছু অংশ আপনার মাথার উপর দিয়ে যাবে আর কিছু অংশ আপনি ক্যাচ করতে পারবেন এই জিনিসগুলো একটু টাইম নিয়ে শেখা লাগে মোটামুটি রিসার্চেবল জিনিস আর খুব ডিমান্ডেবল জিনিস বর্তমানে হ্যাঁ এদের ওয়েবসাইটে এক্সএমএল সাইট ম্যাপ আছে বাট এসটিএমএলটা নাই তো এইচটিএমএল যখন লিখবেন এসাইটমেন্ট ডট এইচটিএমএল তখনই আপনি বুঝতে পারেন মোটামুটি এমন একটা জিনিস আসবে এই যে মোটামুটি তাদের সার্ভিস তারা কি ধরনের সার্ভিস দেয় এরকম সার্ভিস এখানে সাইট ম্যাপ লিখে আসবে দেন হচ্ছে এদের সার্ভিসটা সামনে শো করবে ওকে আর গুগল হচ্ছে নিজেরা রিকমেন্ডেশন করছে যে হচ্ছে এগুলো থাকুক এগুলো থাকুক এগুলো হচ্ছে মানুষ যেন ঢুকলে বুঝতে পারে আপনার ওয়েবসাইট আসলে তারা আপনারা কি ধরনের সার্ভিস দিচ্ছেন বুঝতে পারছেন গেল দুইটা পার্ট ক্লিয়ার আমাদের এই দুটো শেষ ওকে থাকলে টিক না থাকলে ক্রস ক্রস দিয়ে একটা কমেন্ট করে দিবেন টিক দিলে একটা কমেন্ট করে দিবেন ভালো আছে আর ক্রস দিলে একটা কমেন্ট করে দিবেন নাই এরকম টাইপের কিছু একটা ওকে আমরা বেশি কিছু আর শিখবো না আর এখান থেকে কিছু সেকশন মোটামুটি সেকশন শিখবো দুই একটা তিনটা চারটা পার্ট শিখতে পারি আর আর বাকি যে পার্ট গুলো আছে এগুলো হচ্ছে ফ্রি টুলস ইউজ করে শেখা লাগে এটার জন্য আমরা আলাদা আরেকটা সেমিনার রাখবো এটা হচ্ছে অনেক বড় একটা পার্ট তো আসলে আমরা একটু চেক করি যে আপনার ওয়েবসাইটের এইচটিটিপি আর এইচটিটিপিএস চেক মানে আপনার একটা এই দুইটা কি একটা হচ্ছে আপনার ওয়েবসাইটের কি সিকিউরিটি কিনা সিকিউরিটি কিনা আরেকটা হচ্ছে সি আনসিকিউরিটি কিনা ইনসিকিউরিটি কিনা আর একটা হচ্ছে সিকিউরিটি কিনা ওকে তো এইচটিটিপি যেখানে দেখবো যেসব ওয়েবসাইটে সেই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের ইনসিকিউরিটি এইচটিটিপিএস লাস্টে এস থাকলে আমরা মনে করবো সেটা সিকিউরিটি ওয়েবসাইট তো কিছু ওয়েবসাইট আমরা অ্যানালাইসিস করি দেখি তাদের ওয়েবসাইটে কি সিকিউরিটি আছে কিনা তো আমি ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে ক্লিক করলাম দেখলাম যে এইচটিটিপিএস আছে এটা দেখে হচ্ছে আমি শুধু অডিটে টিক দিব না আমি এখানে একটু একটা তালা আছে তালাতে একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে লেখা প্রথম লেখাটা দেখব কানেকশন ইজ সিকিউর ওকে তার মানে এটা সিকিউরিটি ওয়েবসাইট আরেকটা দেখব এখানে ওয়েবসাইটে একটু ইউআরএল ইউআরএল ক্লিক করব দেন এই তালার মতো এটা আছে তালাতে আমি ক্লিক করব ক্লিক করার পর দেখব হ্যাঁ কানেকশন ইজ সিকিউর ওকে তো আমাদের আরো কিছু ওয়েবসাইট আমরা দেখতে পারি যেমন বলতে পারেন বাংলাদেশের কিছু ওয়েবসাইট অথবা ধরেন র্যান্ডম যে কোনো একটা ওয়েবসাইট হইতে পারে ধরেন কি ওয়েবসাইট হতে পারে ধরেন কেক খাই দিলাম একটা নিচ লিখলাম দেখি কি ওয়েবসাইট আসে ওকে ধরেন এখান থেকে আমি একটা ওয়েবসাইট নিয়ে নিলাম র্যান্ডমলি আমি এখান থেকে একটা ওয়েবসাইট চুজ করব আর ম্যাক্সিমাম এখন মানুষ এটা বুঝতে পারতেছে আসলে সিকিউরিটি রাখা দরকার একটা ওয়েবসাইটে সিকিউরিটি না রাখলে আপনার হ্যাকাররা বসে থাকে হ্যাক করার জন্য আপনার শুধু আপনি আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আপনার ইউজাররা ক্ষতিগ্রস্ত হয় আপনার ওয়েবসাইট থেকে কিছু পারচেস করতে আসলে সেখানে আপনার এই যে এন্টার করার সাথে সাথে মাঝখানে হ্যাকাররা কিন্তু বসে থাকে হ্যাঁ এই যে একটা ক্লিক দিলাম আপনার ওয়েবসাইটে পৌঁছালাম এর মধ্যে কিন্তু হ্যাকাররা ইনফরমেশন নেওয়ার জন্য বসে থাকে দেখেন এই ওয়েবসাইটটা টোটালি এখন নাই দেখি ওয়েবসাইটটা এই পেজ নেই নাকি ওয়েবসাইটটি নেই ওয়েবসাইটটা কিছুদিন আগেও ছিল দেখেন ওয়েবসাইটটা কি অবস্থা হয়ে গেছে ওয়েবসাইটটা কিন্তু এরকম ছিল না বলতে পারেন ওয়েবসাইটটা বাদ ওয়েবসাইট মনে হয় ইউজই করে না ওয়েবসাইট কিন্তু একসময় ছিল অনেক সার্ভিস দিত not secure your connection to this site is not secure okay Google recommendation করছে যে আপনার ওয়েবসাইটে যেন সিকিউরিটি থাকে তো আমরা অডিট করার সময় এইসব এরকম ইউরাল দেখবো এখানে ক্লিক করব তো যেগুলো হচ্ছে সিকিউর দেখবো সেখানে টিক আর না দেখলে হচ্ছে ক্রস আমরা এটা কমেন্ট করে দেব ওকে দেন পার্টটা হচ্ছে W W and non W W version check সবচাইতে বলতে পারি এটাও খুব একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গুগলে খুব বেশি জোর দিয়ে বলছে যে আপনার ওয়েবসাইটে একটা ভার্সন রাখেন আপনি ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট যেমন নিউ নিউ লার্ন ধরেন আমাদের ইনস্টিটিউটটা আছে এটা হচ্ছে আমরা দিলাম ডব্লিউ ডব্লিউ ভার্সনে রাখলাম ওকে এটা লিখে আমরা চার্জ করতেছি আমরা তাও পাইতেছি আমরা আমাদের ওয়েবসাইট ওইভাবে পাইতেছি ঠিক আছে আবার সেম ভাবে হচ্ছে আমরা নন ডব্লিউ ডব্লিউ দিয়ে হচ্ছে ওয়েবসাইট এন্টার করতেছি আমরা পাইতেছি তো নিউ লাইফ আমাদের নিউ লাইফ ইনস্টিটিউশনের ধরেন হচ্ছে দিলাম W W W dot new life new life learning institute dot com এটা দেওয়ার পর আমার ডব্লিউ ডব্লিউ ডট সহ আসলো আর non W W dot use করলাম না শুধু ওয়েবসাইটের নাম আর এক্সটেনশন দিলাম ডোমেন আর ডোমেন এক্সটেনশন দিয়ে দিলাম তা তাও আসছে বাট গুগল এটা একদম নিষেধ করছে বলছে যে আপনার ওয়েবসাইটে একটা ভার্সন রাখেন দুইটা ভার্সন আপনি রাখতে পারবেন না যদি দুইটা ভার্সন ওয়েবসাইট দেখে ওকে তাহলে বলছে যে আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক ফল করে দিবে ফল করে দিবে দেখেন যদি দুইটা ভার্সন থাকে আমরা কি দিব your website is not is in both version শুধু এটুকু লিখবো দেন ক্রস আর যদি একটা ভার্সন থাকে আপনি লিখবেন your website is not both version মানে এটা ঠিক দিয়ে দিন তো আমরা দেখি কিছু ওয়েবসাইট আসলে অ্যানালাইসিস করে কি কি ওয়েবসাইট আছে যেমন এটা হচ্ছে নন ধরেন এটাই আমি এটা একটু কাটি একটু যাই ওকে আর কি আছে মোটামুটি এই দুইটা দিয়ে দেখাই সমস্যা নেই তো এই ওয়েবসাইট আমি নিলাম এটা আমি নর্মালি আমি দেখতে পাচ্ছি দেখার দরকার নেই আমি একটু চেক করব এটা কাটবো কেটে then W dot then website enter করে দিলাম করার পর ওয়েবসাইট আসলো দেন আমি একটু ইউআরএলটা চেক করব আচ্ছা great W W W dot দিয়ে আসছে এখন আমি ডব্লিউ ডব্লিউ ডট ছাড়া লিখবো এন্টার করবো দেখি ডব্লিউ ডব্লিউ ডট আসে কিনা দেখতে পাচ্ছেন যে www.9 ডট নাই তার মানে কি বলছে গুগল জানেন আপনার ওয়েবসাইটটা দুইটা ভার্সনই আছে এই দুইটা ভার্সনই থাকা যাবে না একটা ওয়েবসাইটে একটা ভার্সন রাখবেন হয়তো বা www.w ডট ডব্লিউ ডট নাই www নন www তো আমি যখন হচ্ছে এই www ডট দিছি তখন দেয়া যদি এন্টার করতাম তখন যদি এই সেম রেজাল্ট আসতো এই যে www ডট ছাড়া তাহলে বুঝতাম কি এটা www ভার্সনের না আর এখন আমার যে ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট লিখে এটা চার্জ করলাম এটা যদি শুধু ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট ছাড়া যদি এই ওয়েবসাইটটা লিখতাম হ্যাঁ তাও যদি ডব্লিউ ডব্লিউ ডট আসতো তাহলে মনে করতাম কি আমরা ওয়েবসাইটে একটা ভার্সন আছে না এই ওয়েবসাইটটা দুইটা ভার্সন আছে দুইটা ভার্সন আমরা পাচ্ছি এই ওয়েবসাইটের কি অবস্থা আচ্ছা ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট দিয়ে র্যান্স এটা আসছে আমরা এখন একটু চেক করবো নন ডব্লিউ ডব্লিউ যদি লিখি ডব্লিউ ডব্লিউ দিলাম না এন্টার করলাম দেখি তাদের ওয়েবসাইট নন ডব্লিউ ডব্লিউ ভার্সনে আছে কিনা একটু ওয়েট করি আই হোপ চলে আসছে আমরা আরেকটু ওয়েট করি দেব ওকে দেখছেন এদের ওয়েবসাইটটা ঠিক আছে আমি ডব্লিউ ডব্লিউ ডব্লিউ এটা কেটে দিছি কেটে দিয়ে ইন্টারনেট দিলাম তারপর তাদের এই একটা ভার্সন যেহেতু ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট এই ভার্সন থাকার কারণে শুধু একটা ভার্সন এই আমি যদি এটা কেটে দিও শুধু ওয়েবসাইটের নাম আর ডোমেন আর ডোমেন এক্সটেনশন বসাই ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট আসবে ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট ছাড়া আসবে না গুগল এটা কি হচ্ছে রিকমেন্ডেশন করছে আর বলছে যে এটাই রাইট একটা ভার্সনে রাখতে ওকে আমাদের মোটামুটি এই পার্টগুলো শেষ আমরা এইগুলোর বাইরে আজকে আর আলোচনা করব না কারণ এই পার্টগুলো নিয়ে আমরা যদি আলোচনা করতে যাই আমাদের টুলস ইউজ করা লাগবে আর টুলস ছাড়া হচ্ছে এত এত ইনফরমেশন আমরা পাবো না আমরা নিচ থেকে কিছু মোটামুটি নেক্সট যেদিন আপনাদের ক্লাস নিব বা হচ্ছে আপনাদের সাথে আমার ক্লাস নেওয়ার সুযোগ হবে সেই সময় দেখাবো ইন ডেপথ সবকিছু দেখ শিখিয়ে দেবো সমস্যা নাই আরেকটা জিনিস এখান থেকে আর দুই একটা পার্ট আমরা শিখি তাহলে তো আমরা কিছু ওয়েবসাইটে যাই যাওয়ার পর দেখি স্পিড এত লো ঘুরতেছে তো ঘুরতেছে নেটে মনে করি নেটের সমস্যা না আমরা আসলে সব ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা একটু স্লো হলে মনে করি আমাদের নেট সমস্যা না ওয়েবসাইটের কিছু সমস্যা থাকে ঠিক আছে এগুলো দেখার দরকার নেই ওয়েবসাইটে কিছু সমস্যা থাকে আপনার এই ওয়েবসাইট এই সমস্যার স্পিড কমে যায় আপনার এই সমস্যাগুলো হয় নাম্বার ওয়ান লিঙ্ক ব্রেক হয়ে যায় মানে লিঙ্ক ভেঙে যায় নাম্বার টু ইমেজ লিঙ্ক ভেঙে যায় দেন হচ্ছে তিন নম্বরে কিছু কিছু লিঙ্ক হারায় যায় বাদ হয়ে যায় দেন হচ্ছে প্রচুর প্রচুর কারণে আপনার ইমেজ পিএনজি ফরম্যাটের হয় অনেক বড় বড় ফরম্যাটের বা ভিডিওগুলো অনেক বড় ফরম্যাটের হয়ে যায় এগুলো আসলে চেক করা লাগে আমার রেগুলারই ওয়েবসাইট হিসেবে স্পিড চেক করা লাগে আপনার ইউজার এসে যদি আপনার ওয়েবসাইটে একটা কিছু লিখে চার্জ করলো আপনার ওয়েবসাইটে ঢুকলো ঢুকার পর আরেকটা জিনিসে গেলো আরেকটা প্রোডাক্টে গেলো সে যদি এই এখানে ক্লিক করে বসেই থাকে বসেই থাকে সে কখনোই করবে না আমরা আপনারাও করবেন না আমিও করি না ধরেন এখানে কেক খাই এটা লিখে আমি কি করলাম এখানে গেলাম বা হচ্ছে আমি এটাতে ক্লিক করলাম এই বুক আমি সর্বোচ্চ কত চার পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড সর্বোচ্চ ওয়েট করবো এই আসতে কি সুন্দর আমি আবার ভিতরে গেলাম গিয়ে হচ্ছে আরেকটা আরেকটা পেজে গেলাম ঠিক আছে আরেকটা পেজে গেলাম ধরেন অল দিস বুক ওকে তো আমার ক্ষেত্রে সুবিধা জিনিসগুলো মানে আমার এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটের মধ্যে আমার বের হওয়ার কোনো চান্স থাকে না ঠিক আছে মানে আমি ওয়েবসাইট মধ্যে থাকবো একটার পর একটা দেখবো বাট যেসব ওয়েবসাইটে ওয়েবসাইটের এই স্পিডের সমস্যা আছে সেই সব ওয়েবসাইট থেকে কিন্তু বাউন্স রেট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর ওয়েবসাইট থেকে ইউজার থাকে না বের হয়ে যায় আপনার ক্ষতি আপনার ক্লায়েন্টের ক্ষতি আপনার ওয়েবসাইট ক্লায়েন্ট তখন বুঝতে পারে এই জিনিসটা আপনি চেক করে দিবেন ঠিক আছে এই জিনিসটা আপনি হচ্ছে চেক করতে পারবেন খুব ইজি ভাবে আমরা দেখাবো কিভাবে আপনি চেক করবেন ওকে তো আপনার এই গুগল পেজ স্পিড ইনসাইট আপনি হচ্ছে ডেস্কটপে চেক করতে পারবেন যে আপনার ইউজাররা যারা ওয়েবসাইট যারা ইন্টার করে প্রবেশ করে তারা হচ্ছে যারা ডেস্কটপ দিয়ে ঢুকে তারা কি পরিমাণ স্পিড পায় হ্যাঁ আর হচ্ছে মোবাইল দিয়ে যারা ইন্টার করে তাদের হচ্ছে কি পরিমাণ স্পিড স্পিড তারা পায় okay you do <clears throat> panic any with ওকে মোটামুটি সবাই আসেন মোটামুটি আসেন আশা করতেছি আমরা মোটামুটি এখন দু একটা ওয়েবসাইট চেক করব তো এই জিনিসটা হচ্ছে আপনারা লিখবেন যে গুগল ফেজ স্পিড ইনসাইট এটুকু আপনারা লিখবেন গুগলে গিয়ে লিখবেন এখান থেকে ধরেন মোটামুটি এখানে লিখলেন Google page speed insight just এটাকে লিখে এন্টার করে দেবেন দেন এখান থেকে একটা ওয়েবসাইটের ইউআরএল এ যাবেন সেখানে হচ্ছে এই যে প্রথম ইউআরএল যেতে পারেন ফিজস্পিড ডট ওয়েব ডট আমি গেলাম ওকে এটা যাওয়ার পর হচ্ছে ওয়েবসাইট অ্যানালাইসিস করতে বলতেছে ধরেন হচ্ছে এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট আমি এটা অ্যানালাইসিস করব অ্যানালাইসিস আমি একটু দিয়ে বসে থাকবো এখানে দুইটা ভার্সনের আমরা একসাথে রেজাল্ট দেখতে পারবো মোবাইল ভার্সনে কত স্পিড আছে আর ডেস্কটপ ভার্সনে কত স্পিড আছে একটু ওয়েট করি কারণ হচ্ছে আমার ওয়েবসাইটের মোটামুটি সবকিছু অ্যানালাইসিস করতে তাদের একটু সময় লাগতেছে ওকে এখানে তারা হচ্ছে নো ডেটা ফাউন্ড তারা হচ্ছে ডেটা শো করাইতেছে না বা হচ্ছে পাচ্ছে না ওয়েবসাইটের ডেটা ওকে মেবি এইখান থেকে না না না সরি এখান থেকে এই যে নিচে যাবেন একটু মোবাইলে হ্যাঁ দেখাচ্ছে এই ওয়েবসাইটের ডেস্কটপ বা ডেস্কটপের হচ্ছে পারফরমেন্স একটু ভালো আছে একটু না খুবই ভালো মোটামুটি যেটা এইট মানে আমরা রেফার করি হচ্ছে আশি পার্সেন্টের উপরে থাকা ভালো এইটটি প্লাস তাদের আছে ফার্স্ট কন্টেন্ট ফুল পেইন্ট এটা হচ্ছে আপনার কন্টেন্টের পেইন্টটা ক্লিক করার সাথে সাথে কয় সেকেন্ড সময় নেয় জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড এক সেকেন্ডেরও কম time to interactive one point eight second অনেক কম speed index three point one এটা হচ্ছে থ্রি পয়েন্ট নিচে রাখা লাগে সবসময় বলে যে থ্রি পয়েন্ট নিচে থাকুক থ্রি পয়েন্ট নিচে রাখার চেষ্টা করে সবাই মোটামুটি এটা ঠিক আছে ডেস্কটপ ভার্সনের জন্য হ্যাঁ এনাফ আর মোবাইল ভার্সনের জন্য যদি একটু দেখি যারা মোবাইল দিয়ে ঢুকবে তাদের দেখেন পারফরমেন্স কত খারাপ থার্টি সিক্স ওকে এখানে এই জিনিসগুলো হচ্ছে সবগুলোকে রেড মার্ক দিয়ে রাখছে এগুলো যে স্পিড ইন্ডেক্স থ্রি নিচে রাখতে হবে লার্জেস্ট এটা এটা হচ্ছে আন্ডার ওয়ান বা two first content full paint এটা হচ্ছে খুব নিচে রাখা লাগে তো এগুলো হচ্ছে আপনি যখন রিপোর্ট গুলো নিবেন নেওয়ার পর হচ্ছে আপনার ক্লায়েন্টকে দিবেন ক্লায়েন্ট বুঝতে পারবে সে আবার স্পিড অপটিমাইজেশন করাবে ওকে তো এইটি টু আছে আমাদের ডেস্কটপ ভার্সনে আর হচ্ছে ইয়াতে মোবাইল ভার্সনে কত দেখলাম মোবাইল ভার্সনে আছে আমাদের থার্টি সিক্স তো আমরা হচ্ছে এই যে এক্সেল ফাইলে বসাই দিব যে গুড ডেস্কটপ ভার্সন এটি টু স্কোর এখানে একটু টু বসাই দিব লিঙ্ক দেওয়ার দরকার নেই লিঙ্ক হচ্ছে আমি কেন দিব আমি আমি আমার কাছে কোনো সমস্যা নেই আর সে যদি বলে হ্যাঁ প্রমাণ দাও আপনি তখন এই পেজে লিঙ্ক দিয়ে দিতে পারবেন যে লিঙ্ক দিয়ে চেক করছি আর মোবাইল স্পিড মোবাইল স্পিড কত থার্টি সিক্স এভারেজ বলতে পারবেন না এভারেজ বলতে পারবেন মোবাইলে আপনার ফিফটি ফাইভ এর উপরে বা সিক্সটি দ্বারা গেলে তো এখানে বলবেন যে batch that in mobile version 36 okay last আমরা আজকে যেটা দেখবো মোবাইল ফ্রেন্ডলি কিনা আপনার ওয়েবসাইটটা কি আসলে মোবাইল ফ্রেন্ডলি তো ইতিমধ্যে আমরা একটা ধারণা পাইছি যে মোবাইলে স্পিড মোটামুটি কম মোবাইলে আশা করছি যে মোবাইল ফ্রেন্ডলি হবে কিনা আচ্ছা আমরা চেক করি তারপর আমরা যেহেতু চেক করতে পারি আমরা একটু চেক করে দেখি এখানে লিখবেন গুগল এসে মোবাইল টেস্ট এটা লিখে হচ্ছে এন্টার করে দিবেন এখান থেকে হচ্ছে একটা ওয়েবসাইটে যাবেন হ্যাঁ এখানে হচ্ছে আপনি ইউআরএলটা বসায় দিবেন আপনার ক্লায়েন্টের ধরেন ইউআরএলটা আপনি এখান থেকে কপি করে এখানে বসায় দিবেন আচ্ছা চলে আসছে টেস্ট ইউআরএল দিয়ে দিলাম এখানে হচ্ছে চেক করার পর ওরা ওরা বলবে যে আপনার ওয়েবসাইটটা কি আসলে মোবাইল ফ্রেন্ডলি কিনা যারা হচ্ছে আপনার ওয়েবসাইটে মোবাইল দিয়ে প্রবেশ করে তারা কি মোটামুটি কমফোর্ট ভাবে ইউজ করতে পারতেছে কিনা আর আপনারা জানেন sixty percent sixty sixty five seventy percent পর্যন্ত ইউজার কিন্তু মোবাইল ডেস্কটপ থেকে কিন্তু খুব কম মানুষ ইউজ করে বা হচ্ছে বিভিন্ন কাজে হাত দেয় হ্যাঁ, ধরেন হচ্ছে কিছু অর্ডার মোবাইল হাতে নেয় ওয়েবসাইটে যায় অর্ডার করে তো এই ক্ষেত্রে আমার আপনার মাথায় রাখা লাগবে যেন সবকিছু মোটামুটি মোবাইল ফ্রেন্ডলি থাকে মোবাইল স্পাতের রয়েছে আছে তারা মাথায় ওকে দেন এখানে তারা বলে দিছে page is mobile friendly good view test page আপনি এখান থেকে টেস্ট পেজে যেতে পারেন এখানে তারা কোড দিয়ে দিছে স্ক্রিনশট আছে স্ক্রিনশট দিয়ে দিছে দেখেন আপনার তারা ওয়েবসাইটে অ্যানালাইসিস করছে তারা দিয়ে দিছে আপনার মোটামুটি হ্যাঁ মোবাইল ফ্রেন্ডলি বলছে আর মোবাইল ফ্রেন্ডলি মোবাইল এইভাবে দেখা যায় তার মানে মোবাইল ফ্রেন্ডলি আপনার ওয়েবসাইটের ভিউ আপনার ওয়েবসাইটের ফ্রন্ট সাইজ আপনার ফ্রন্ট পেজ দেন হচ্ছে আপনার ওয়েবসাইটের হোম পেজ মোটামুটি অর্ডার পেজে সার্ভিস পেজগুলো আছে কিভাবে তারা ইউজাররা দেখে মোবাইল থেকে তো পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি এটা হচ্ছে আপনি এখানে বলে দিবেন have great your website is mobile friendly ওকেই আশা করছি আজকে এই পর্যন্তই আপনাদের সাথে মোটামুটি যা শেয়ার করতে পেরেছি যতটুকু শিখাই দিছি ওগুলোটুকু যদি আপনারা ধরে রাখতে পারেন আশা করছি মোটামুটি ভালোই কাজ করতে পারবেন আর যে সেকেন্ড থিং পার্টটা আছে এই পার্টটা হচ্ছে একটু টুলস ইউজ করে করা লাগে যেটার জন্য মোটামুটি আমাদের হাতে একটু টাইম নিয়ে আসা লাগে তো আমরা আশা করছি কোনো একদিন আসবো আপনাদের রেসপন্স পেলে আপনারা যদি রেসপন্স করেন আমি ইনশাল্লাহ আবার আসবো এই হচ্ছে আপনাদের ফুল ওয়েবসাইট অডিট পার্ট শেষ করে দিব আর থাকবেন হচ্ছে নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটের সাথে ধন্যবাদ সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম